দর্শক এখানে এই বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাটিটা ভেঙে পড়ে যাচ্ছে মাটিটা যে ভেঙে পড়ে যাচ্ছে দর্শক এই মাটিটা বিশেষজ্ঞরা বাসায় বসে বসে মন্তব্য করতেছেন যে এই মাটিটা যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই মাটিটা যদি জনসাধারণ এই পানির ভিতরে নেমে এভাবে ঠেলা দিয়ে যদি ধরে রাখে প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দর্শক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে নোয়াখালীর দক্ষিণ অঞ্চল হাতিয়া দুই নং ছানন্দি জনতা বাজার নদীর কুলে দর্শক আমি যে জায়গাটির নাম বলেছি যে জনতা বাজার নদীর কূলে এটা হয়তো আমার ভুল হয়েছে যার কারণ হচ্ছে গত সাত দিন আগে এই জনতা বাজার নামে যে জায়গাটি ছিল এত বিশাল এক আকারে বাজার ছিল এই বাজারটি গত সাত দিনের মধ্যে নদীর কবলে পৌঁছে গেছে দর্শক খুব দুঃখের সহিতে বলতে হচ্ছে যে নোয়াখালীর দক্ষিণাঞ্চল হাতিয়া যে নদী ভাঙ্গনের যে প্রবলেমটা এখন পর্যন্ত সলভ হয় নাই কারণ এই নোয়াখালী দক্ষিণ অঞ্চলে সাত লক্ষ মানুষ বসবাস করে কিন্তু এই সাত লক্ষ মানুষের প্রধান প্রধান সমস্যা হচ্ছে এই নদী ভাঙ্গন দর্শক আমি আরও বলতে চাচ্ছি এই নদী ভাঙ্গন নিয়ে অনেক রিপোর্ট হয়েছে অনেক টেলিভিশন রিপোর্ট করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই আমি আরও বলতে চাচ্ছি যে এই যে মাটিগুলো হাতিয়ার মাটিগুলো যে ভেঙে ভেঙে নদীর কবলে পৌঁছে যাচ্ছে কিন্তু গরিব দুঃখী মানুষ রয়েছে আপনারা দেখেন ওইদিকে যে জায়গাগুলি রয়েছে গণবসতি মানুষ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে গণবসতি নদী ভাঙ্গনের শিকার হয়ে মানুষ এখান থেকে চলে যেতে হচ্ছে মানুষের ঘর ভারী মানুষের জায়গা জমি সায় সম্পত্তি গৃহস্থান বাসস্থান এখান থেকে ভেঙে মানুষ কোথায় যাবে কি করবে মানুষ দিশাহারা হয়ে গেছে দর্শক এরকম নিউজ বিভিন্ন ধরনের চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন এবং বিভিন্ন রিপোর্ট হয়েছে স্যাটেলাইটের অনেক চ্যানেলে আমরা দেখতে পেয়েছি যে এই হাতিয়ান দুই নং ছানন্দী নদীবাঙ্গনকে কেন্দ্র করে অনেক রিপোর্ট করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিয়েছে এরকম কোনো আমরা নিউজ আমাদের চোখের সামনে পড়ে নাই সুতরাং হাতিয়ার মানুষের আমি আগেও বলেছি যে প্রধান একটি আশা প্রত্যাশা যে এখানে কি বলকবাদ দেওয়া হবে নাকি বস্তা দেওয়া হবে যদি এখানে যদি অন্তত বলকবাদ না দিতে পারলো মাননীয় প্রধানমন্ত্রী যদি এই হাতিয়া অঞ্চলের মানুষের জন্য এই যে এই হাতিয়া অঞ্চলে যে দুই নং চানন্দি একটা জায়গা রয়েছে এটা বিশাল একটা জায়গা আছে প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছি যে হাতিয়ার মানুষের একটা আশা প্রত্যাশা যেটাই ছিল যে বর্তমানে এই পরিস্থিতিতে যদি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এম নদীর বুকে এখন হিউজ পরিমাণ পানি উঠে গেছে এই যে মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে কিন্তু যখন জোয়ারটা যখন কমে যাবে তখন একটা স্লোপ পড়েছে এখানে আগে যদিও নদীর তীব্রতা খুব বেশি ছিল কিন্তু এখন মানুষ আশা আশ্বস্ত করতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এখন এই অবস্থাতে যদি বলকবাদ যদি অন্তত না দিতেও পারে উনি যদি অন্তত এখানে কিছু জিও ব্যাগের ব্যবস্থাও করে দেন তাহলে আমরা মনে করছি যে আল্লাহ রহমতে এই নদীটা ফিরে যাবে দর্শক এখানে এই বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাটিটা ভেঙে পড়ে যাচ্ছে মাটিটা যে ভেঙে পড়ে যাচ্ছে দর্শক এই মাটিটা বিশেষজ্ঞরা বাসায় বসে বসে মন্তব্য করতেছেন যে এই মাটিটা যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই মাটিটা যদি জনসাধারণ এই পানির ভিতরে নেমে এভাবে ঠেলা দিয়ে যদি ধরে রাখে তাহলে হয়তো এই মাটিটা আর ভেঙে পড়বে না কিন্তু এটা কি আসলে সম্ভব দর্শক হাতিয়ার মানুষ এই যে মানুষগুলো এই নদীর নদী শিকার হয়ে কে কোথায় যাবে ঘর নাই ভারী নাই কেউ বেরির কুলে কেউ এখনো গড়বড় করতেছে যে কোথায় তাদের বাসস্থান হবে কোথাও কি জায়গা জমি কিনতে পারবে আদৌ কি তাদের এরকম সামর্থ্য রয়েছে এখন পর্যন্ত এগুলো নিয়ে কারো ভাবার চিন্তা ভাবনা নাই সুতরাং এলাকার প্রতিনিধি যারা রয়েছেন তাদের তো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই তো আমরা বলতে চাচ্ছি আমার এই নিউজের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে দর্শক হ্যাঁ, আপনারা আপনাদের মতামত জানাবেন আসলে এই পরিস্থিতি অনুযায়ী এই মানুষগুলোর করণীয় কি মানুষগুলোর করণীয় কি হাজার হাজার পরিবার এখানে নদী ভাঙ্গনের শিকার হয়ে এখান থেকে চলে যাচ্ছে মানুষের চোখের অস্ত্র দেখে আমরা আর নিজেদের কষ্টটুকু মানে ধরে রাখতে পারছি না আমি বলতে চাচ্ছি যে এই যে অন্তত মাননীয় প্রধানমন্ত্রীর এখনও সুযোগ আছে মাননীয় প্রধানমন্ত্রী এই দুই নং ছানন্দ ইউনিয়নের যে জায়গাটি রয়েছে এখন পর্যন্ত যদি অন্তত বলকবাদ বাদ দেন এখানে যদি অন্তত এখানে জিরো ব্যাগের ব্যবস্থা করে দেন তাহলে আল্লাহ রহমতে আশা করা যায় যে নদীর যে স্লোপটা পড়েছে বাঙলের যে স্লোপটা পড়েছে আগেও যদিও তীব্রতা বেশি ছিল এখন যে স্লোপটা পড়েছে কিন্তু এখনও নদী বাঙ্গন থেকে অন্তত মানুষগুলো যতগুলো মানুষ রয়েছে অন্তত বাঁচতে পারবে দর্শক আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা কবরস্থান এটা কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে এই যে কবরস্থানটা কোন জায়গায় আছে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কিন্তু তার উত্তরে দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকারের একটা মসজিদ বিশাল আকারের একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটার এই মসজিদটা এই জায়গায় এখন বর্তমানে আছে হয়তো আপনারা হয়তো আর এক সপ্তাহ পর হয়তো আর এই জায়গায় আপনারা দেখবেন না এই মসজিদটা কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে এই মসজিদটা কে নিয়ে যাবে আল্লাহর ঘর মসজিদ এখানে এখন দেখতেছেন আমার মনে হচ্ছে যে বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করে দেখতে পাচ্ছি যে হয়তো আপনারা এক সপ্তাহ পরে মসজিদটা দেখবেন না দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও কয়েকটি কবরস্থান রয়েছে কিন্তু তার দক্ষিণে দেখতে পাচ্ছেন একটু এখানে দশার দূরে দশার দূরে দেখতেন দেখতে পাচ্ছেন আপনারা নদী ভাঙ্গনের যে কবলতা সৃষ্টি হয়েছে এটা নদীর তীব্রতা দিন দিন বেড়ে এদিকে চলে আসছে সুতরাং আমরা সব মিলিয়ে বলতে পারি যে আর সাত দিন এই মসজিদ এই কবরস্থান তারপরে আরও যে মানুষের বসত বাড়ে গৃহস্থান এগুলো কি বাঁচানো যাবে কি না আদৌ এগুলো নিয়ে কেউ চিন্তাভাবনা এখন পর্যন্ত করে নাই দর্শক খুবই দুঃখের সাথে এই কথাগুলি বলতে হচ্ছে যে এখানে জনসাধারণের কাছে যখন আমি প্রশ্ন করলাম কিছুক্ষণ আগে ওরা বলতেছে যে এখানে অনেক প্রতিবেদন করা হয়েছে অনেক নিউজ করা হয়েছে রিপোর্ট করা হয়েছে বিভিন্ন ধরনের টেলিভিশন রয়েছে ডিবিসি নিউজ এসেছে তারপর দীপ্ত টেলিভিশন রয়েছে ওরাও নিউজ করেছে কিন্তু নিউজ টোয়েন্টি ফোর এসেছে অনেক প্রতিবেদন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই প্রিয় দর্শক আমি এখন একজন এই জায়গার নদীবাঙ্গনের শিকার এরকম একজন লোকের সাথে আপনাদের ওনার মন্তব্য উনি প্রকাশ করবে ওনার আশা আকাঙ্ক্ষা কি আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আপনার এই যে নদী নিয়ে আপনার আশা আকাঙ্ক্ষা কি নদী দেখতেছেন না নদী ভেঙে চলে আসতেছে ওই যে পনেরো বিশ কিলো জায়গা ছিল ওগুলো ভেঙে চলে আসতে আসতেছে আমাদের এখানে যদি একটা সরকার থাকতো তাহলে এখানে বা বলক দেওয়ার এদিকে বলক দেওয়ার একটা প্রস্তুতি নিত যে জিওবেগ দিত তার মানে এই বাংলাদেশে কি কোনো সরকার নাই ভাই যদি সরকার থাকতো তাহলে আমাদের এখানে বলক হইতো বা জিওবেগ হইতো যেগুলো আমাদের থাকার জন্য একটা জায়গায় এখন দেখেন না এখানে আর এক মাস আছে তারপরে বা ভেঙে যেতে এক মাস থাকবে না প্রিয় দর্শক আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম যে ওনার বাড়িটা এই জায়গায় হয়তো উনি এক মাস ওনারা এই জায়গায় এক মাস থাকতে পারবে বা এরকম আশ্বাসস্ত করতেছে যে নদীর যেভাবে তীব্রতা বেড়ে আসতেছে ওনারা সেই জায়গাগুলো দেখে ওনারা নিজেদের কাছে একটা আশ্বাসস্ত করতেছে যে ওনারা এক মাস থাকতে পারবে কিনা তাও সন্দেহমূলক ওনার একটি প্রশ্ন আমি জানতে পারলাম যে উনি বলতেছে যে বাংলাদেশে যদি একজন সরকার থাকতো তার মানে আপনি বলতে চাচ্ছেন কি বাংলাদেশের সরকার নাই না ভাই সরকার থাকলে তো আমাদের এখানে ব্লক বা যেভাবে হওয়ার প্রস্তুতি নিত এখন তো সরকারই নাই আমরা নিজের থাকা জায়গা নেই খাওয়ার জায়গা পাইতেছি না এখানে থাকুম কেমনি সরকার দর্শক আমরা ওনার কথা অনুযায়ী বুঝতে পারতেছি যে এখানে অনেক প্রতিবেদন করা হয়েছে অনেক নিউজ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বা ওনাদের কাছে কোনো নিউজ আসতেছে না ওনারা কিছু দেখতে পাচ্ছে না তো সেই অনুযায়ী ওনারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে কোনো সরকারই নেই মানে সরকার আছে বলে ওনারা সেটাও বলতে পারতেছে না দর্শক এখানে আরেকজন কাছে আমরা জানতে চাইব যে ওনার আশা প্রত্যাশা কি আমরা ব্যক্তিগত আর ন দশ বারো দিন থাকতে পারুন এই দেশে ভাই আমারও উত্তর দিই বুঝলেন না বাংলাদেশে দেখা যায় সরকারও নাই এমপিও নাই চেয়ারম্যান মেম্বার নাই ওর কোনানি ইন্তেকাল করতে গেছে অত ইন্তেকাল করছে আর না ইন্তেকাল করতে গেছে নি এ থাকা না সত্ত্বে আমরা এই বিপদগ্রস্তর মধ্যে আসি এই বিপদগ্রস্তর মধ্যে থাকতে থাকতে মানুষ বাইগর হালা ছুটে শুরু বুঝিনি মানুষ ওই ওখানে আমরা বুঝলেন গড় দুয়ার হালাচি চলি গেছে বন্যার অবস্থাতে বুঝিনি এটার কে সারা দিতেও পারো না এখন নদীর বর্তমান পরিস্থিতি কেমন নদীর বর্তমান পরিস্থিতি আগে হাত দিছে এখন এই সময়ে এই নদীর উপর কি দেওয়া দরকার এই সময় এই নদীর কুলে আমরা কিছু এরা যা সিদ্ধান্ত মোতাবেক করে এটাই করবে সেটাই দরকার সেটাই দরকার দর্শক ওনার কথা অনুযায়ী বুঝতে পারতেছি যে এই নদীর যে তীব্রতা যেভাবে বেড়ে আসতেছে কিন্তু আগের তুলনায় এখনও কিন্তু একটু স্লপ দিয়ে গেছে সেই অনুযায়ী যদি এখানে যদি কোনো জিও ব্যাগের ব্যবস্থা করা হয় তাহলে হয়তো আল্লাহ রহমতে এই নদীটা থেকে এখানে যতজন পরিবার রয়েছে তাদের কাছ থেকে বাঁচানো সম্ভব